আকাশ হতে আকাশ হতে আকাশ হতে চাঁদ মা সাজেছে রাত জলে অনাথে ওগুলো যেন চলেছি রাত জলে গুলশানে আজ বন্ধুরা গাইতে সিনা নবীর তরে জানাইরা তো সালাম জানাইরা তো সালাম আকাশ হবে চাঁদেছে মা আমিনা আমারাতে পুরো যেন সাজেছে রাগ জয়ে হাসিন দিল রঙিয়ে বিরানি বাগের ফুল ফুটিয়ে জীবনকে জীবন খেলা জীবন মন বইয়ে তুমি আকাশ মতে সামনে মিছে মন 我羡慕，向谁去诉说？